আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে চব্বিশ ঘন্টা চলতে পারে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন প্রবল বেগে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের সৃষ্টি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল এটি আজ সন্ধ্যায় কমপক্ষে একশো কিলোমিটার গতি নিয়ে হাটে আঘাত হানতে পারে বুলবুলের সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার বা তার বেশি হতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড় সন্ধ্যায় উপকূল অতিক্রম করা শুরু করতে পারে উপকূল অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা লাগতে পারে এরপর এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে বরিশাল ঢাকা কুমিল্লা অঞ্চল দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন অতিক্রম করার পর ঘূর্ণিঝড়ের বেগ বাড়তে পারে এ কারণে আজ বিকেলে চারটা বা পাঁচটা থেকে আগামী চব্বিশ ঘন্টা পুরো বাংলাদেশে এর প্রভাব থাকবে রংপুর বিভাগে প্রভাব একটু কম থাকলেও সারা দেশেই এর প্রভাব থাকতে পারে এতে স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এবং ভারী বৃষ্টিও হতে পারে শনিবার নয় নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ A K M Ruhul Quddus ঘূর্ণিঝড় বুলবুল অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে প্রবেশ করবে বলেও জানান তিনি আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন এই ঘূর্ণিঝড়ের জন্য সুন্দরবন একটা বাধা বলতে পারেন এটা হয়তো অনেকটাই রক্ষা করবে যেহেতু এটা প্রবল ঘূর্ণিঝড় তারপরও ঘূর্ণিঝড় ফণির প্রভাবে যেমন ক্ষতি হয়েছিল তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে রুহুল কুদ্দুস বলেন ঘূর্ণিঝড় এখনও অতি প্রবল অবস্থায় রয়েছে উপকূলের কাছাকাছি এসে হয়তো সামান্য তীব্রতা কমতে পারে তবে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি আসার পর ঘূর্ণিঝড়ের অগ্রসর হওয়ার গতিবেগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি এ আবহাওয়িদ জানান জোয়ার শুরু হবে বিকেল তিনটার দিকে রাত নয়টা ছয় মিনিটে জোয়ারের বা জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা দুই দশমিক পঁচাশি মিটার হতে পারে পশুর নদীতে পশুর নদী ছাড়াও খুলনা ও বরিশালে যেসব নদীতে জোয়ার থাকবে সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে প্রবেশের পর ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ কমপক্ষে একশো কিলোমিটার আর বেশ দুইশো কিলোমিটার থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ